যাইতে পারে কিন্তু এইভাবে আমি দেখলাম মুখের সামনে তাকে অপমান করে চলে গেল বিষয়টা আসলে অনেক খারাপ তো যাই হোক এটা আমি মায়েরানিকে বলি কিছু মনে করো না কারণ সব মানুষের জ্ঞান একরকম না আল্লাহ পাক সবাইকেই এই ব্রেন দিয়েছে কিন্তু সব ব্রেন কিন্তু সুস্থ কাজ করে না তাই না তো যাই হোক আমি একটি গান করার জন্য চেষ্টা করব ধন্যবাদ আশরাফুল ভাই আপনি যেখানে থাকেন ভিতরে আসেন করে যাই না কি করবি তোরা রে তরিকার ভাই শুই না কি করবি তোরা আজ আমি মিজান চান্দের পি এক সালের গফুর চাঁদের

হাসি শহীদ চানের